जागरे जाग जागरे जाग बीर मुस्लिम जागरे जाग जागरे जाग जागरे जाग बीर मुस्लिम जागरे जाग প্রতিশোধের বন্ধি শিখা জ্বলবে কবে তোমার গায়ে পিনকি দিয়ে রক্ত ঝরে বদলা নেবার নেই কি দায় প্রতিশোধের বন্ধি শিখা জ্বলবে কবে তোমার গায়ে পিনকি দিয়ে রক্ত ঝরে বদলা নেবার নেই কি দায় বদলা নিতে যাও গিয়ে জীবন তব বাজি রাখ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ ফিলিস্তিনের পথে ঘাটে খুনের নহর চলছে জীবন মতো সেই মানুষগুলো আকা জ্বলছে ফিলিস্তিনের পথে ঘাটে খুনের নহর চলছে জীবন্ত সেই মানুষগুলো আকা জ্বলছে ইসরায়েলি কলোনিটা গুড়িয়ে দিতে আবার জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ কান পেতে ওই শোনো মুমিন তোমার ভাইয়ের কান্না তোমার ঘরে কেমনে যে হয় কোরমা পোলাও রান্না কান পেতে ওই শোনো মুমিন তোমার ভাইয়ের কান্না তোমার ঘরে কেমনে যে হয় কোরমা পোলাও রান্না কাঁপিয়ে তোলো তখ্ত ওদের দাও ইমানি হাঁক জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ আজলুমানের কান্নার আওয়াজ কান পেতে ওই শুনে নাও জয়নবাদের ভাঙতে কোমর আর দেরি নয় এগিয়ে যাও আজলুমানের কান্নার আওয়াজ কান পেতে ওই শুনে নাও জয়নবাদের ভাঙ আনতে কোমর আর দেরি নয় এগিয়ে যাও সমসরে বলে উঠি ইহু দিবাদ নিপাত জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ প্রতিশোধের বন্ধি শিখা জ্বলবে কবে তোমার গায়ে পিঙ্কি দিয়ে রক্ত ঝরে বদলা নেবার নেই কি দায় প্রতিশোধের বন্ধি শিখা জ্বলবে কবে তোমার গায়ে পিঙ্কি দিয়ে রক্ত ঝরে বদলা নেবার নেই কি দায় বদলা নিতে যাও এগিয়ে গিয়ে জীবন তব বাজি রাখ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ